কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের প্রতিবাদে লন্ডনে অবস্থিত ভারতীয় হাইকমিশনে ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারীরা তারা হাইকমিশন লক্ষ্য করে জুতা পাথর ও ডিম ইত্যাদি নিক্ষেপ করেছে স্থানীয় সময় মঙ্গলবার এই ঘটনা ঘটে কাশ্মীর ইস্যুতে লন্ডনে অবস্থিত ভারতীয় হাইকমিশনে এ নিয়ে দ্বিতীয়বার সহিংস প্রতিবাদী বিক্ষোভের ঘটনা ঘটল প্রথমবার হয়েছিল গত পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে গত পাঁচই আগস্ট নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার কাশ্মীরকে দুভাগ করে বিশেষ মর্যাদা বাতিল করে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে মঙ্গলবার বিক্ষোভকারীদের সহিংসতায় হাইকমিশনের জালানার কাজ ভেঙে গেছে এমনকি একটি জালানার গ্রিল ধসে পড়েছে বিক্ষোভকারীদের হাতে ছিল পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের পতাকা এবং তারা স্বাধীনতার স্লোগান দিচ্ছিল ঘটনার সত্যতা নিশ্চিত করে ভারতীয় হাইকমিশন একটি টুইট বার্তা লিখেছেন আজ তিন সেপ্টেম্বর লন্ডনে ভারতীয় হাইকমিশনে আরও একটি সহিংস বিক্ষোভের ঘটনা ঘটেছে হাইকমিশন চত্বর ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনের কাজ ভেঙেছে ভাঙ্গা একটি জ্বালানার ছবিও প্রকাশ করেছে তারা টাইমস অব ইন্ডিয়া বলছে কাশ্মীর ফ্রিডম মার্চ ব্যানারে গতকালের বিক্ষোভে নেতৃত্ব দেন যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির কয়েকজন এমপি বিক্ষোভকারীদের হাতে কাশ্মীরে গোলাগুলি বন্ধ কর অবরোধ তুলে নাও কাশ্মীরে জাতিসংঘের হস্তক্ষেপের সময় এসেছে কাশ্মীরে যুদ্ধ অপরাধ বন্ধ কর ইত্যাদি লেখা ছিল ভারতীয় হাইকমিশনে গতকালের সহিংস বিক্ষোভের প্রতিবাদ করে নিন্দা জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান সহিংসতার ঘটনাকে অগ্রহণযোগ্য অভিহিত করে তিনি বলেন আমি অগ্রহণযোগ্য এমন আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি এ বিষয়ে পদক্ষেপ নিতে লন্ডন পুলিশের সঙ্গে আলোচনা করব আমি যুক্তরাজ্যের বিভিন্ন স্থান থেকে আসা প্রায় দশ হাজার ব্রিটিশ পাকিস্তানি এই বিক্ষোভে অংশ নেন বিক্ষোভের এক পর্যায়ে তারা ভারতীয় হাইকমিশনের জ্বালানার কাজ ভেঙে ফেলেন এ সময় সড়কে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় সহিংস এই বিক্ষোভের ঘটনায় লন্ডন পুলিশ চারজনকে আটক করেছে এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনকে ফোন করে কাশ্মীর ইস্যুতে বাংলাদেশের সহায়তা চাইলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাকদুম শাহ মেহমুদ কুরেশি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন মঙ্গলবার রাতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাকদুম শাহ মেহমুদ কুরেশি ডাক্তার মোমেনকে টেলিফোন করে এ সময় তিনি কাশ্মীর ইস্যুতে বাংলাদেশের সহায়তা চান পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায় টেলিফোন আলাপে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন যে কোনো সংকট সমাধানে সংলাপ ও আলোচনাকে গুরুত্ব দেওয়ার বিষয়ে জোর দেন এর আগে এক বিবৃতিতে জম্মু ও কাশ্মীরের চলমান পরিস্থিতিকে ভারতের অভ্যন্তরীণীয় বিষয় হিসেবে অবহিত করে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতিতে বলা হয় বাংলাদেশ মনে করে যে ভারত সরকার কর্তৃক সংবিধানে তিনশো সত্তর ধারা বিলোপ ভারতের অভ্যন্তরীণীয় বিষয় বিবৃতিতে আরও বলা হয় বাংলাদেশ সর্বদা নীতিগত বিষয় হিসেবে সমর্থন জানিয়েছে যে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি উন্নয়নের বিষয়টিও সব দেশের অগ্রাধিকার হওয়া উচিত